আসসালামু আলাইকুম আপনারা এখন বাংলালিং অ্যাপস থেকে আমরা এমপি নিব আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন পেজ চলে এসেছে আপনারা যারা যারা বাংলালিং অ্যাপস ফোনে না থাকলে আপনার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন কোনো সমস্যা নাই আপনারা প্রথমে লগ ইন পেজ পাবেন লগ ইন করবেন আপনার নাম্বার দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি বাংলালিং নাম্বার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে একটু সমস্যা দিচ্ছে নাম্বার হয়তো ভুল হয়েছে কোনো সমস্যা নাই আপনারা প্রথমে আপনাদের নাম্বারটা সঠিকভাবে বসাবেন বসানোর পরে সঠিকভাবে বসানোর পরে একটা ভেরিফাই কোড আসবে ভেরিফাই কোডটা এমনিতেই বসে যাবে যদি না বসে আপনারা কোডটা বসিয়ে নেবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে এমবি দিচ্ছে কেন অবশ্যই আপনার এই প্রথম লগ করতে হবে কারণ আপনার এই অফারটা শুধু যারা ফার্স্টে নিবে তারাই পাবে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই কোড এসে গেছে আমাদের লগ হয়ে গেছে লগ বোনাস পাবেন আপনি পাঁচশো এমবি একটা মেসেজ দেখতে পাচ্ছেন পাঁচশো এমবি পেয়ে গেছি অলরেডি এখন কি করব আমি এখন রেফার করব পাঁচশো এমবি পেয়েছি এখন আমি আবার রেফার করব রেফার কোড আমি স্ক্রিনে দিয়েছি রেফার কোড দেখতে পাচ্ছেন কালো লেখা দিয়ে টাইপ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি রেফারে যাব রেফারে যে এই কোডটা বসাবেন আপনারা আপনারা এই কোডটা বসালে অবশ্যই এমপি পেয়ে যাবেন আপনারা কোডটা দেখছেন seven one seven zero D six nine zero এই কোডটা বসাবেন অবশ্যই এই কোডটা বসালে অবশ্যই আপনারা এমপি পেয়ে যাবেন কোডটা বসানি হয়ে গেলে সাকসেসফুল লেখা উঠবে আর যদি কোডটা ভুল হয়ে যায় তাহলে সাকসেসফুল লেখা উঠবে না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাকসেসফুল লেখা উঠেছে আমি অলরেডি এমবি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এড়াই আছে সতেরোশো এমবি দেখাচ্ছে আমার আগে দুইশো এমবি আসছিলো প্রথম দিয়েছে পাঁচশো এমবি পরে এক জিবি দিল রেফারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এমবি নেবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা বাংলা লিঙ্গের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম